মানুষটার কোনো আক্কেল জ্ঞান নেই সে কখন থেকে বাসর ঘরে বসে আছি আসার কোনো নাম গন্ধ নেই বসে বসে কি করবো দুধের পাত্রে ছিলবো সালাম করবো হয়েছে কি লোকজন তো সবার সাথে কথা বলতে গিয়ে সময় লেগে গেল ফর্মালিটিস বোঝে না তোর গোষ্ঠী আচ্ছা, আমি এত মেকআপ করছি ঘেমে ঘেমে আমার মেকআপ গুলো নষ্ট হয়ে গেছে না লোকজন শুনবে তো দেখো যা খুশি করো কিন্তু চিৎকার করো না বাসন করে আমাকে তুই তো গাড়ি করো না তুই তো গাড়ি করবো না সাথে বাসন গাড়ি করবো আরে কি চিৎকার